ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইউটিউব চ্যানেল তৈরি থেকে শুরু করে সেট আপ অপটিমাইজেশন সব কিছু করা দেখব আজকের ক্লাসের ভিতরে আমরা ফাইবারও দেখতে পারি কি পরিমাণ কাজ আছে এবং আমরা চাইলে এটা লোকালিও কাজ করতে পারি অথবা আমরা নিজেদের জন্য একটা চ্যানেল তৈরি করে সেখান থেকেও আমরা ইনকাম করতে পারি ফাইবার যে আপনার আপনাকে যে ফাইবারে কাজ করতে হবে এরকম না ফ্রিলান্সিং শুধু ফাইবারের মধ্যে সীমাবদ্ধ না ফ্রিলান্সিং হচ্ছে ফাইবার আপওয়ার্ক মানে ফ্রিলান্সার গুরু এবং হচ্ছে অল সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো মাধ্যম থেকে আপনি যে কোনো মাধ্যম থেকে অন্যের কাজ করে দিয়ে মানে অন্যজনের কাজ করে দিয়ে আপনি ইনকাম করবেন বাইরের লোকদের কাছ থেকেও টাকা ইনকাম করতে পারেন অথবা যদি বলেন না আমি বাইরের কাজ করব না আমি নিজের জন্য একটা চ্যানেল তৈরি করব এবং সেই চ্যানেল থেকে আমি মনিটাইজেশন অন করে ইনকাম করব সেটাও করতে পারবেন এর জন্য আপনাকে নির্দিষ্ট একটা নিশ বেছে নিতে হবে যে নিশটাতে আপনি কখনোই আপনার কণ্ঠ মানে আপনি যে নিশটা বাইসে নেবেন সে নিশটা যেন নিশ বলতে আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন নিশটা হচ্ছে একটা ক্যাটাগরি হতে পারে ধরেন আপনি যে বিষয়ে অভিজ্ঞ আপনি যে বিষয়ে ভালোভাবে পারবেন যে কোনো বিষয় আপনি ধরেন একটা ফার্মেসিতে চাকরি করেন ফাইন তাহলে ফার্মেসি রিলেটেড আপনার বিজনেসটা বা ইউটিউবটা দাঁড় করাইতে পারেন তাহলে ফার্মেসি রিলেটেড যদি আপনি ইউটিউবটা দাঁড়াইতে পারেন তাহলে ফার্মেসির যত বিষয়গুলো আছে যেমন কোন ওষুধের কি গুণাগুণ এটা নিয়ে কিন্তু আপনি টিউটোরিয়াল বানাইতে পারেন একটা ফেস দিয়ে আপনার ফেস দিয়ে বা একটা মোবাইলে ভিডিও করে আপনি ওই ওষুধ সম্পর্কে একটা রিভিউ করে দিলেন এতে দেখা যাবে যখন আপনার মোটামুটি লাখখানি ফলোয়ার হয়ে যাবে তখন দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি আপনাকে তাদের ওষুধকে রিভিউ করে দিতে বলবে যেমন আমাদের বাংলাদেশে দেখবেন এমপি বেস ডাক্তারের পিছনে দেখবেন অল টাইম বিভিন্ন কোম্পানির লোক দাঁড়ায় দাঁড়ায় রয়েছে যা আমাদের ওষুধরা লিখে দেন তো আপনি যে কোনো প্ল্যাটফর্ম নেন না কেন বা যে কোনো নিস নিয়ে এগোন না কেন সেটা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমি যে এই নিউজটা নিয়ে কাজ করব এই নিশটার আমি দশটা পনেরোটা বিশটা ভিডিও বানালাম তারপরে ভিডিও শেষ হয়ে গেল এরকম নিশ সিলেক্ট করা যাবে না আপনাকে চিন্তা করতে হবে যে ডিপলি যে আমি এই নিচটা নিয়ে কাজ করব এটা কখনোই আমার কন্টেন্ট শেষ হবে না আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো তাহলে ওই নিচটা নিয়ে কাজ করতে পারেন এবং একটা জিনিস ভালো লাগতেছে না ওই জিনিস নিয়ে কাজ করার কোনো দরকার নাই কোনো দরকার নাই যেটা আপনার কাছে ভালো লাগে ধরেন এক একজনের এক একটা রুচি থাকবে এটাই স্বাভাবিক কেউ গেম খেলতে পছন্দ করে ওকে ফাইন তাহলে গেমিং নিয়ে চ্যানেল খুলেন একটা খুলে ওইখানে ভিডিও সারা শুরু করে দেন দেখেন যাবে যে এখানে আমাদের এখানে ছয় মাস কোর্স করতে করতে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে ভালো একটা পজিশন বিল্ড আপ হয়ে যাবে আমরা যে সিস্টেমটা শেখাবো বা যেভাবে আমরা চ্যানেল তৈরি করব অপটিমাইজেশন করব সেট আপ করবো মানে আপনি আপনার নিজের জন্য করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য করতে পারবেন এবং আপনার যদি লোকালি করতে চান বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই ছোট ছোট কাজগুলো করতে পারে না দেখবেন অনেকজনে চ্যানেলের ভালোভাবে কিওয়ার্ড সেট আপ করতে পারে না ভালো একটা লোগো বানাইতে পারে না বা একটা ব্যানার বানাইতে পারে না এটার জন্য তাদের চ্যানেলগুলো গ্রো করে না ঠিক আছে তো আমাদের কাজটা যে আপনি শুধু ফাইবারেই করবেন বা বাইরের লোকদের জন্য করবেন এরকম না আপনার প্র্যাকটিক্যাল লাইভেও আপনি ব্যবহার করতে পারেন তো কথা হচ্ছে আগে আমরা ফাইবারটা দেখতে পারি ফাইবারটা দেখতে পারি তো চলেন আমরা আগে ফাইবারে দেখি যে আমরা যে সার্ভিসটা দিব এখানে আমাদের টোটাল এই সার্ভিসের ভিতরে চ্যানেল তৈরি সেট ডিজাইন এবং অপটিমাইজেশন এখানে চারটা কিওয়ার্ড থাকে আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন এখানে যেন channel create YouTube channel create হ্যাঁ ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা ক্রিয়েট সেট এটাও লিখতে পারেন তাহলে হবে অনেক বড় কিওয়ার্ড ওকে দেখেন চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট এটা লিখে অনেক ক্লায়েন্টেরা এটা লিখে সার্চ করবে আবার অনেক ক্লায়েন্ট লিখবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আবার অনেক ক্লায়েন্ট লিখবে ইউটিউব চ্যানেল সেট আপ অনেক ক্লায়েন্ট লিখবে ইউটিউব চ্যানেল অপটিমাইজ ডিজাইন এরকম অনেক কিওয়ার্ড লিখে সার্চ করবে তো এরা কি করতেছে আপনি যদি দেখেন এখানে এই একজন লোক তিনি পাঁচ ডলার করে দিয়ে একটা চ্যানেল তৈরি করে দিতেছে কি লেখছে create and set up YouTube channel তিনি একটা চ্যানেল তৈরি এবং সেট আপ করে দিবে দুইটা অর্ডার রানিং আছে তো আমরা আজকের থেকে মোটামুটি আমরা চারটা পাঁচটা ক্লাস করব total YouTube marketing video editing থেকে শুরু করে থামলেন বানানো পর্যন্ত মানে অপটিমাইজেশন এসিও প্রমোশন যা যা লাগে মনিটাইজেশন কিভাবে করবেন এক মাসের ভিতরে সব কিছু আজকে মানে আজকের ক্লাসের পর থেকে আজকে হয়তো দেখানো সম্ভব হবে না টোটাল আজকে শুধু সেট বা অপ পেজ অপটিমাইজেশনগুলোই আমরা করব আর বাকিগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখাবো পাঁচটা ক্লাসের ভিতরে তো এখানে দেখেন অনেক পাক এটা পাকিস্তানি একজন লোক হবে সম্ভবত একটু আমরা যদি তার অ্যাকাউন্টটাকে দেখি এটা পাকিস্তানি দেখেন তিনি বেরাশিটা অর্ডার কমপ্লিট করছে এবং দুই হাজার বাইশে ফেব্রুয়ারিতে আসছে কিছুদিন হয়েছে আর কি তো তিনি চ্যানেল তৈরি করে দেয় লেভেল টুর সেলার এখন বর্তমানে চ্যানেল তৈরি করে দেয় পাঁচ ডলারে একটা চ্যানেল তৈরি করতে আপনার সর্বোচ্চ দুই মিনিটও লাগবে না একটা চ্যানেল তৈরি করতে কিন্তু হ্যাঁ অপটিমাইজেশন করতে আপনার একটু সময় লাগবে তিনি পাঁচ ডলারে কি কি অফার করতেছে তিনি চ্যানেল তৈরি করবে ডেসক্রিপশন একটা দিয়ে দিবে লঘু দিয়ে দিব এবং মনে করেন অ্যাডে চ্যানেল কান্টি এবং চ্যানেল কান্টিটা অ্যাড করে দিবে চ্যানেলে কান্ট্রিটা অ্যাড করে দেবে ওকে এটা সামান্য একটা জিনিস এগুলো বিষয়ে আমরা জানো এবং পাঁচ ডলার এবার দ পনেরো ডলারে কী লেখছে অপটিমাইজেশন করবে চ্যানেল ডেসক্রিপশান দেবে ওকে বেসিক লোগো দিবে এমবেড সোশ্যাল মিডিয়া লিঙ্ক লিঙ্কগুলো অ্যাড করে দিবে এইগুলো করবে মেল অ্যাড করে দিবে তারপরে ফুল অপটিমাইজেশন করবে দেখা গেল যে তার সব থেকে বড়ো প্যাকেজ মানে টোটাল যে ইউটিউব মার্কেটিংয়ের বা YouTube channel set up optimization total কাজ যদি করে দেয় তিনি পঁচিশ ডলার নিচ্ছে এই কাজটা আপনার এক ঘন্টা লাগবে যদি আপনি ভালোভাবে করতে পারেন তো মোটামুটি আমরা যারা বাংলাদেশি থাকি তাদের ম্যাক্সিমাম মানুষগুলোরই দেখবেন যে সবাই কম বেশি একটা না দুইটা চ্যানেল খুলে রাখছে সবারই খোলা আছে কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না প্রপারলি কীভাবে অপটিমাইজেশন করতে হয় এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আজকে আমরা এগুলো দেখব যে কিভাবে করতে হয় দেখেন তিনি এখন তার দুইটা অর্ডার রানিং আছে তিনি মোটামুটি তিয়াত্তরটা কাজ কমপ্লিট করছে শুধু ইউটিউব চ্যানেল এই একজন দেখি তারপরে আছে পাঁচটা অর্ডার রানিং আছে ইউটিউব চ্যানেল কাজ করে দিবে তো এরকম আপনি দেখবেন টু অনেক মানুষ কাজ করছে যারা ইউটিউব চ্যানেল তৈরি তৈরি নিয়েই কাজ করতেছে আর কোনো কাজ নাই তাদের তো বেশি কাজ শিখতে হয় না ফাইবারে তো আপনি দুই একটা প্রজেক্ট কমপ্লিট করলে দেখা যাবে আপনাদের অর্ডার আসা শুরু হবে কিন্তু ফার্স্ট টাইম অর্ডার পাওয়াটাই একটু কষ্টকর যদি আপনার শুরু হয়ে যায় তাহলে দেখবেন যে আর পিছনের দিকে তাকাতে হবে না তো এই হচ্ছে কাহিনী ওকে যাই হোক আমরা দেখতে পেলাম যে এখানে মোটামুটি কাজ করা যাবে আপনি যদি লেখেন optimization optimization optimization YouTube channel optimization আরও দেখতে পারবেন উনিশ হাজার সার্ভিস এখানে আরও বেশি দেখেন দুশো একষট্টি মানে একটা ক্লায়েন্টকে ক্লায়েন্ট যে আপনার কাছে ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন বা চ্যানেল তৈরি করতে আসবে এরকম না অনেক ক্লায়েন্ট আসবে যাদের চ্যানেল তৈরি করা আছে ওইটা বলবে যে দেখো আমার ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না আমার চ্যানেল প্রবলেমটা কী বা আমার চ্যানেলগুলো সার্চে খুঁজে পাইতেছি না কেন ভুলটা কী তখন আপনি চ্যানেলটা যখন রিভিউ করে দেখবেন যে না এই যে এই জায়গায় তার প্রবলেম এগুলো আপনি সংশোধন করে দেবেন তাহলেও দেখেন যে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে দেখেন এটার উপরে উনিশ হাজার সার্ভিস আছে এগুলো চ্যানেল ক্রিয়েটের সার্ভিসগুলো একটু বেশি হয়ে থাকে কিন্তু আপনার টোটাল সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব মনিটাইজেশন যা কিছু আছে ইউটিউবের সমস্ত কিছুই লাগবে আপনার তো যাই হোক আমরা অনেক কথা বললাম এই একটা সার্ভিস আছে আপনি চাইলে এই সার্ভিসগুলো দিতে পারেন তো যাই হোক এবার আমরা দেখি কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় সেট করতে হয় অপটিমাইজেশন করতে হয় এবং ডিজাইন করতে হয় তো আমি কি করব প্রথমে আমি ইউটিউব চ্যানেলে আসব এরকমভাবে ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করবেন আপনাদের ব্রাউজার থেকে সবারই তো কম্পিউটার আছে তাই না এখানে কি কারো কম্পিউটার নাই হ্যালো ওকে তো আমি চাচ্ছি যে একটা চ্যানেল তৈরি করব তো কিভাবে করব এখানে আসবো দেখেন এই ছবির আমাদের একটা লোগোর ছবি দেখা যাচ্ছে এই ছবির উপর ক্লিক করব ক্লিক করে নিচের দিকে আপনি দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন আছে সেটিংস এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা অ্যাডে ম্যানেজ ইউর চ্যানেল দেখি এখানে কি আছে ঠিক হ্যাঁ এখানে আমাদের চ্যানেল তৈরি করার জায়গাটা আছে তো আবার দেখাইতে হবে কি আবার দেখাই হ্যাঁ এখানে আসবেন এখানে আসার পরে সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে সেটিংস পাবেন সেটিংসে আসার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিছু অপশন আছে চ্যানেল ফিউচার অ্যাড ম্যানেজার আপনি কি করবেন অ্যাডে অর ম্যানেজার ইওর চ্যানেল এখানে ক্লিক করবেন এগুলো আপনি একটু হ্যাঁ, পরে হ্যাঁ, বুঝতে জি জি অবশ্যই ওকে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার অলরেডি অনেকগুলো চ্যানেল তৈরি করা আছে মানে এগুলো হচ্ছে ব্যান্ড চ্যানেল তো ব্যান্ড চ্যানেল তৈরি করা আছে এবার আমি যেটা করব আরেকটা চ্যানেল আমি তৈরি করতে চাইছি তাহলে আমি কি করব ক্রিয়েটে চ্যানেল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এবার চ্যানেলের নামগুলো হচ্ছে মেন অনেক সময় আছে কি আমরা অনেক নাম ব্যবহার করি যেগুলো আসলে আমাদের খুব একটা কাজে আসে না যেমন আপনি যদি একটা এসিও কিওয়ার্ড e দিয়ে যদি আপনার চ্যানেলটাকে মানে র্যাঙ্ক করাইতে চান যে ধরেন আপনার একটা কিওয়ার্ডের আন্ডারে ভিডিও বানাইতেছেন ধরেন কিডস ব্লগ বা কিডস ভিডিও বা ব্লিস লাইভ হতে পারে সাকসেস মোটিভেশনাল পিকচার এরকম অনেক ভিডিও আছে ধরেন একটা বড় একটা কিওয়ার্ড যদি রিসার্চ করে ওইটার উপরে যদি আপনি চ্যানেলটা নিশটা সিলেক্ট করতে পারেন বা নামটা সিলেক্ট করতে পারেন বা নামের ভিতরে যদি আপনার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে পারেন তাহলে এই চ্যানেলটা খুব দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে যেমন আমরা আছি কি যেমন আমাদের নাম দেই উমুক রহমান বা ধরেন ইব্রাহিম খলিল এরকম অনেক নাম আছে যেমন ইলিয়াস আহমেদ বা ইলিয়াস ইলিয়াস বাই অনেক অনেকজনে অনেক নাম দেয় ঠিক আছে তো এই নামেও কিন্তু অনেক কিছু মেনটেন করে তো ধরেন আমার এই চ্যানেলটা আমি চাচ্ছি যে মোটিভেশনাল পিকচার আপলোড করব আমি আমি দেখাচ্ছি ধরেন ব্লিস লাইভ ব্লিস লাইভ দেখবেন বাংলাদেশে একটা মোটামুটি মেয়ে আছে ব্লিস লাইভ উইথ শম্পা তিনি শুধু ব্লিস লাইভ নিয়ে কাজ করে তার ভিডিও দেখবেন যে হিউজ পরিমাণ ভিউ হয় এগুলো ব্লিস লাইভ নিয়ে যদি আপনি লেখেন তাহলে দেখবেন যে অনেক এই কিওয়ার্ডের সার্চ ভ্যালু অনেক বেশি ব্লিস লাইফ শুধু ব্লিস লিখে সার্চ করলেও যদি আপনি দেখেন এইটার search volume huge search volume ইউটিউবে প্রচুর মানুষ সার্চ করে এটার উপরে ওকে দেখেন এই যে প্লিজ লাইভ উইথ শম্পা তো এখানে আরও চ্যানেল দেখবেন কিন্তু তার ভিডিওগুলো সব থেকে বেশি আসবে ঠিক আছে এটার কিন্তু সার্চ ভলিউম খুবই বেশি একটু লোড নিচ্ছে দেখেন আটচল্লিশ percent search term high competition okay ভালো দেখেন কত মিলিয়ন মানুষ এখানে সার্চ করে তো এই হচ্ছে কাহিনী এবং অ্যাভারেজ কত ভিউ কত সাবস্ক্রাইবার সব এখানে দেওয়া আছে তো এইগুলো যদি আপনি নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ড বের করতে পারেন এরপরে আপনি নিজের নাম দেন অন্য কিছু দেন সেটা আপনি দিতে পারবেন যাই কিছু হোক ধরেন আমি চাচ্ছি যে আমার একটা চ্যানেলের নাম থাকবে মোটিভেশন ধরেন মোটিভেশন আমি এই চ্যানেলটা বানাইতে চাইতেছি মোটিভেশন মোটিভেশন আগে লেগে নেই motivation picture picture okay picture এটা আমি চাচ্ছি যে মোটিভেশন পিকচার রিলেটেড নাম আমি এখান থেকে চাচ্ছি যে এই রিলেটেড আমি কন্টেন্টগুলো তৈরি করব এবার যদি আপনার মনে হয় আপনি বাচ্চাদের কন্টেন্ট তৈরি করতেছেন তাহলে বাচ্চাদের কিড শো কিট শোর পরে আপনি উইথ ওমক উইথ তোমক এরকম নাম দেওয়া যায় হ্যাঁ তারপরে আপনার নির্দিষ্ট একটা নাম ব্যবহার করতে পারেন আগে একটা কিওয়ার্ড ব্যবহার করবেন তারপরে নাম ব্যবহার করবেন আপনার যা কিছু মনে আছে যদি চান সেরকম কিছু একটা ব্যবহার করতে পারেন তাহলে এই চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো হবে তো আমি চাচ্ছি যে এরকম মোটিভেশনাল ছবিগুলো আমি দেখাবো এখান থেকে এরকম অনেক সুন্দর সুন্দর দেখবেন পিকচার স্লাইড এগুলো স্লাইড ভিডিও আমি চাচ্ছি যে এরকম একটা ই করতে চ্যানেল তৈরি করতে মোটিভেশন পিকচার দেখাবো মানুষকে তো এখানে দেখে মোটিভেশন পিকচার এগুলো দিয়ে আরেকটা নাম দিছে এবার আমরা নাম যদি না পাই ধরে অনেক ক্লায়েন্ট আসবে তারা চ্যানেলের নাম কি হবে তাদের বিজনেস নাম কি হবে এগুলো সম্পর্কে তেমন আইডিয়া নাই বা অনেকজন আছে কি নাম নিয়ে পড়ে থাকে দেখা যায় নাম খুঁজে পায় না তো আমরা যদি চাই কষ্ট করে যে আমি একটা নাম বের করব এখানে কেউ হয়তো নয়েজ দিতেছেন একটু আনমিউট হয়ে যান যদি কারো কথা বলার দরকার পড়ে মিউট করে বলবেন যে ভাই এটা বুঝি নাই সাথে সাথে ওটা নিয়ে কথা হবে ওকে তাহলে ধরেন আমি মোটিভেশনাল পিকচারটা কপি করলাম এখানে এসে লিখতে পারেন বিজনেস বিজনেস নেম জেনারেটর বা বিজনেস নেম আইডিয়া জেনারেটর এটা লিখে সার্চ করতে পারেন তো এখানে দেখবেন যে অনেক ই আছে ওয়েবসাইট আছে যে কোনো একটাতে যাইতে পারেন আপনি ধরেন আমি শপিফাইতেও যেতে পারি ওকে শপিফাই এখান দেখে দেখি আমি নাম পাই কিনা বিজনেস মোটিভেশনাল পিকচার দিয়ে দেখি এবার কোনো নাম পাওয়া যায় কিনা এরকম যদি একটাতে না আসে আরেকটা দিবেন web motivational picture motivational picture motivational picture lesson এখানে অনেক আইডিয়া চলে আসতেছে okay brand brander motivational okay home motivational picture okay দেখি এখানে আমার কোনটা ভালো লাগে সেটা আমি দেখি নিতে পারি কিনা creative motivational okay captive five star motivational picture centre motivational picture agency এটা লাগবে না আমার এখানে আমি একটু খুঁজি হ্যাঁ ফান্ড ওকে এই পেজটা আমার খুব একটা ভালো লাগলো না ওকে এটা আমি বাদ দিই নেক্সটে চলে যাই শো মোটিভেশন পিকচার ওকে এটা নেওয়া যায় হ্যাঁ এটা কপি করি এটা আমার সাথে যায় আর কি মোটামুটি এই নামটা ভাল লাগলো ওকে আমি তো আর ই করবো না ওয়েবসাইট বানাবো না ওকে তারা আমাকে নামটা নিতে দিতেছে না ওকে এগুলো আমার লাগবে না শো মোটিভেশনাল পিকচার ওকে তাহলে আমার চ্যানেলের নাম টাম পেয়ে গেছি আমি চলে আসলাম এখানে এখানে লিখবো শো মোটিভেশনাল পিকচার ওকে হয়ে গেল এবার এটা আমি কেটে দিলাম এরকম অনেক টুলস পাবেন বা এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনার অনেক ভালো ভালো নাম জেনারেট করতে পারেন এটা মোটামুটি আমার সাথে যায় আমি আমি একটা বের করলাম আপাতত এক্সাম্পল আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে সেটা করে নিন তো এখানে আমি এটা আন্ডারস্ট্যান্ড দিব মানে এটা টিক মার্ক দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তোকে আমাদের কিছুটা সময় নিতেছে সমস্যা নাই ওকে আমাদের চ্যানেল হয়ে গেছে দিনিস স্টার্ট ওকে ব্যাপার না ওকে এবার আমরা এখানে চলে আসলাম আমাদের চ্যানেল রেডি মানে চ্যানেল তৈরি করা হয়ে গেছে এবং বাকি ডিজাইনটা আমাদেরকে করতে হবে তো এটা করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে আওয়ার চ্যানেলে চলে আসবো আওয়ার চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এটা আমি রাখি এদিকে আমাকে কি শোনা যাইতেছে ইয়া ঋতিক আসো ওকে তো আমরা যেটা করবো এবার এখান থেকে কাস্টম চ্যানেল কাস্টম চ্যানেলটায় ক্লিক করব। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন এটা করলে বেটার হবে কারণ এগুলো নিয়ে আর কোনো সমস্যা পড়বেন না ওকে কাস্টম চ্যানেলে ক্লিক করি ওকে এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে চলে আসলাম এবার আমি চলে যাব কোথায় এখানে এরকম আসবে হ্যাঁ এরকম আসলে আপনি চলে যাবেন ব্র্যান্ডিংয়ে এখানে এসে আমরা ছবি ব্যানার মানে লঘু ব্যানার এবং ওয়াটারমার্ক দিতে পারবো তো এগুলো কি আমরা একটু পরে জানবো তার আগে আমরা লোগো একটা লোগো বানিয়ে ফেলি আমাদের চ্যানেলের জন্য তো আমাদের লোগো বানানোর জন্য আপনি অনেকগুলো জায়গা পাবেন বিভিন্ন এআই পাবেন ওইগুলো তো বানাইতে পারবেন এখানে যদি লেখেন logo okay free logo generator AI এরকম লেখে সার্চ করলেও অনেক প্ল্যাটফর্ম পাবেন যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফেব্রিক আছে এটা ফ্রিতে আপনি লোগো নিতে পারবেন এখান থেকে বানায় বানায় এরকম অনেক জায়গা আছে এগুলো একটু খুঁজে দেখেন তো আমি যে সবসময় ব্যবহার করি হচ্ছে মূলত ক্যানভা আর একটা হচ্ছে মোবাইল অ্যাপ আছে একটা আমি যদি প্লে স্টোরে চলে যাই এখান থেকে প্লে স্টোর প্লে স্টোর এখানে চালবো যাবো আর কি এখানে এসে আপনি একদম রেডিমেড লোগো বানাইতে পারবেন আপনাকে তেমন কষ্ট করতে হবে না এটা ফোন দিয়ে করে ফেলতে পারবেন এখানে আসবেন আসার পরে আপনার মোবাইল থেকে আসবেন ওকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন সহজে সেই জন্য তো ওকে আমরা এখানে এসে লিখতে পারি লঘু মেকার লঘু মেকার এটা লিখে সার্চ করবেন এখানে আপনি অনেকগুলো পাবেন তার মধ্যে বেস্ট হচ্ছে এটা logo maker graphic design mobile এটা দিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর খুবই ইউনিক ইউনিক আপনি ডিজাইন করে দিতে পারবেন ক্লায়েন্টেরও অনেক কাজ আছে আমরা এই এটা দিয়ে করে দিই আর ক্যানভা তো বেস্ট ক্যানভা হচ্ছে অলরাউন্ডার আপনি যদি ক্যানভা ব্যবহার করতে পারেন ফাইন তাহলে তো সমস্যাই নাই আর যদি ক্যানভাতে প্রবলেম হয় তাহলে এখান থেকে আপনি লোগোগুলো বানিয়ে নিন ওকে তারপরে আমরা ক্রিয়েটিভ ফিব্রিকাতেও যদি ক্লিক করেন এখানেও লোগো বানানো যায় অনেক জায়গা আছে ওকে সাইন আপ করতে হবে ট্রায়াল হ্যান ত্যান এটা ভিডিও আছে এখন তো আমি প্রসেসিং করব না বা টাকাতে বানাবো না ওকে ফ্রিতে করা যায় এটা দিয়ে একটা ভিডিও দিয়ে দেবেনি সমস্যা নাই আপাতত আপনারা এত এক্সপার্ট হতে হবে না আপনি ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে ক্লিক করেন ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন আপনাদের ক্যানভা ভিডিওটা দিয়েছিলাম আপনারা কি দেখছিলেন ইলিয়াস ভাই তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না লোগো বানানোর তো আমরা কি করব ক্যানভাতে চলে আসবো এখানে এসে আমরা লিখবো হচ্ছে এখানে দেখেন একটা সার্চ বার আছে লঘু ডিজাইন লঘু লঘু লিখে সার্চ দিব আমরা সার্চ দিলে হবে অথবা নিচের দিকে দেখবেন সাইজ দেওয়া আছে পাঁচশো বাই পাঁচশো পিক্সেল তো এটা আমরা ইয়া করতে পারি একটা ব্লাঙ্ক পেজ নিতে পারি হ্যাঁ ব্লাঙ্ক পেজ ধরেন আমি একটা ব্লাঙ্ক পেজ নিলাম লোগো বানানোর জন্য ওকে তো হয়ে গেল এবার আমরা যেহেতু এটা একটু হয়ে গেছে একটু লোড নিতেছে কেন জানি না ডিস্টার্ব শুরু করে দিচ্ছে ওকে এবার আমরা এখান থেকে আইসা মোটিভেশনটা লিখে সার্চ করতে পারি দেখি মোটিভেশন রিলেটেড কোনো লোগো আছে কিনা না মোটিভেশনাল পিকচার ওকে নাই মোটিভেশন template ওকে এখানে অনেকগুলো দেখাইতেছে তো এগুলো আসলে তেমন খুব একটা কোয়ালিটিফুল না ওকে বাদ দেন দেখি এখান থেকে কোনটা ব্যবহার করা যায় এটা ভালো আছে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না আমাদেরটা হবে মোটিভেশন ওকে এম দেওয়া শুরু হবে এম দেওয়া দেখি কোনো লোক আছে না আমাদেরকে একটু কষ্ট করে এই ট্যাম্পলেটগুলো খুঁজতে হবে এখানে রেডিমেড অনেক ট্যাম্পলেট পাবেন তারপরে দেখি এম দে কোনো ভালো পাওয়া যায় কি না এম ওকে অ্যাড এখানে আমি অ্যাড করে নিলাম ওকে এটা মোটামুটি যায় দেখি আরও কোনো ইউনিকটা আছে কি না যেটা মানুষ অনেক দূর থেকে ইয়ে করতে পারবে ফাইন করতে পারবে মোটিভেশন এই লোকটা এটাও খারাপ না এম এর সাথে যায় আর কি ইউনিক আছে মোটিভেশনাল পিকচার কিন্তু প্রথমটা তো হইল না শো হবে শো মোটিভেশনাল পিকচার এটাই ঠিক আছে বেশি কিছু দেওয়ার দরকার নাই পিকচার ওকে এটাই চলবে আর মোটিভেশন শো মোটিভেশনাল পিকচার বাকিটুকু আমাদের চ্যানেল থাকবে জাস্ট আমি এখানে চাইতেছি যে এটা দেখাবো ওকে এটা মাঝামাঝিতে আছে ওকে ফাইন এটা আমি ডাউনলোড করে ফেলি ওকে দেখেন আমি এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড হয়ে গেছে তো এবার এসে আমি যেটা করবো আপলোডে ক্লিক করব ওকে একটু করতেছে ওকে আমাদের কম্পিউটারে নিয়ে যাচ্ছে আমরা ডাউনলোডে চলে যাব এখান থেকে ওই ছবিটা আমরা অ্যাড করে দিব যে লোগোটা আমরা ডাউনলোড করলাম সেটা ওকে এটা দেখেন পারফেক্ট করে বসাইতে হবে আপনি এটা ছোটো বড় করতে পারবেন এখান থেকে ধরেন এটা মাঝামাঝিতে রাখলাম কাস্টমাইজেশন করে এবার আমি এটা অ্যাড করে দিব আমাদের হয়ে গেছে এটা মূলত বাইরের কান্ট্রির জন্য আসলে এই লোগোটা এটা করার পরে এবার যেটা করবো আমরা পাবলিকে ক্লিক করে দিব কারণ এটা আবার একটু পরে মুছে যেতে পারে যদি পাবলিক না দিই আর চাইলে আপনি সবগুলো কাজ একবারে করে তারপর পাবলিকে দিতে পারেন ওকে যাই হোক এবার এটা হয়ে যাওয়ার পর এবার একটা আমাদের কি লাগবে চ্যানেল আর্ট লাগবে বা চ্যানেল ব্যানার লাগবে তো এটা তো হয়ে গেছে সমস্যা নাই তাহলে এটা আমি কেটে দিলাম এবার আমি আবার ইউটিউবে যা সরি ক্যানভাতে যা সার্চ করব ইউটিউব আর্ট আর্ট বা ব্যানার বা কভার অনেকজনে অনেক কথা লিখে সার্চ করে আমরা আর্ট লিখেও সার্চ করতে পারি এখানে অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন আশা করি তো এই একটা পাওয়া গেছে সমস্যা নাই এটাও চলবে এটা আমি অ্যাড করি এখান থেকে আমরা ট্যাম্পলেটগুলো নিয়েই কাজ করব আমাদের এত হাই কোয়ালিটি ডিজাইন লাগবে না এটাও অ্যাড করি আমি ওকে এটাও ভাল লাগতেছে এটাও অ্যাড করি আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে ইলিয়াস ভাই ওকে হ্যাঁ নাদিয়ার ফিন কলি কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হ্যাঁ, হচ্ছে ওকে এটা যে আমরা হাই কোয়ালিটি অনেক ভালো ব্যানার বানাবো গ্রাফিক ডিজাইনের মতো এরকম না আমাদের বেসিক কাজ চালাই নেওয়ার জন্য তো ওকে এটাও যায় দেখি আর একটা কোনটা ইয়ে করলাম আরও অনেক টেমপ্লেট দেখতে পারতেছি সমস্যা নাই যেটা খুশি ভালো লাগে সেটাই নেবেন দাঁড়ান আমি একটু এলিমেন্টস চাইছি আর মোটিভেশনাল কোনো ফটো পাই কিনা motivational photo motivational photo photo এটা ফুল করে দিই আমি এটার মধ্যে দেখি বসালি কেমন লাগে এটা নিচের দিকে করে দিই আর লেওয়ারটা নিচের দিকে দিয়ে দিই খুব একটা ভাল লাগতেছে না এটার সাথে ওকে এটা তাহলে কেটে দিলাম এটার সাথে নেওয়া যায় এখানে কোনো স্পেশালি কোনো ভালো ইমেজ ব্যবহার করতে পারলে ভাল লাগতো জিনিসটাকে হুম ওকে ইম্পসিবলের পিছনে একটা লাথি মারছে ওকে সুন্দর এটা দেখে নিতে পারি কিনা লেয়ারেরটা নিচের দিকে করে দিলাম ওকে এটা মাঝামাঝি থাক এবং এটার ইটা আমরা একটু কমিয়ে দিই এটার আর দরকার নাই এটা আমরা ব্লারটা বাড়ায় দিতে পারি ব্লার ব্লাডটা একটু বাড়ায় দিতে পারি হ্যাঁ চলবে কালারটা একটু আমরা অন্য কালার করে দিতে পারি আর জাস্ট এখানে এসে লাল কালো যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন ওকে এটাই যাবে এখানে ট্রাভেল রিলেটেড একটা ই আছে এটা আমার দরকার নাই এটা আমি কেটে দিলাম এটারও দরকার নাই হ্যাঁ এই যে এখানে একটা ক্যামেরা আছে এটারও দরকার নাই এটারও দরকার নাই তো এবার আমরা যেটা করতে পারি উপরের দিকে এখানে সাস সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইবার কথাটা আমরা লাল করে দিব লাল লাল করে দেই দেখতে যেন মোটামুটি আর ভাল লাগে আর কি দেখি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাও এখানে একটা লঘু বসাই দিব আমাদের এখানে এসে আমি এলিমেন্টসে আসবো এগুলো কেটে দিই আমাদের চ্যানেলের লোগোটা দিয়ে দিব এলিমেন্টস এখান থেকে আমরা নিব এরকম এখান থেকে ফ্রেম নিতে পারি ফ্রেম ফ্রেম ফ্রেম ওকে এটা না এটা নেই এটা মাঝামাঝিতে রাখি পিছনের ব্যাকগ্রাউন্ডটা লাগবে না যদিও না হলে কিছু যায় আসে না ওকে এবার আমি আপলোড করে দিই আমরা যে লোগোটা ডাউনলোড করছিলাম ওইটা এটা হচ্ছে আমাদের লোগো এখানে এসে আমরা এটা আমরা ছবির উপরে দিয়ে দিব এবং এটা মাঝামাঝিতে করে একটু বড় করে দিই মোটিভেশনাল লোগোর সাথে আর কি একটু কম্পেয়ার করতে হবে ওকে মাঝামাঝিতে আছে এবার ঠিক আছে এবার এখানে আমাদের ইটা দিতে পারি শো শো শো কথাটা লিখে দিই শো এটা লক করে দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু লক তাহলে নাড়াচাড়া করতে সমস্যা হবে না হ্যাঁ ওকে এবং এখানে আনগ্রুপ করতে বলতেছে ওকে আনগ্রুপ করলে এখানে দুইটা ফ্রেমটা ভাগ হয়ে যাবে এটা একটু টান দিয়ে বড় করে দেই এটাতে আমি মাঝামাঝিতে এনে আমাদের যে কথাটা আছে মোটিভেশন মোটিভেশন পিকচার কথাটা আমি আলাদা করে দিই এখানে একটা নাম দিয়ে দিই বেস্ট কোয়ালিটি ভিডিও জায়গাটা পূরণ করে দিই ওকে চলবে মোটামুটি আমাদের সাথে কিছুটা যায় আর কি চলবে তো এত ভালো করে বানানোর দরকার নেই এখন ওকে ডাউনলোড করে ফেলি এগুলো সব কেটে দিব ওকে এবার এসে আমরা যেটা করব আপলোড ইমেজ এখানে এসে আপলোড ইমেজে ক্লিক করব আপলোড করে দিলাম ওকে অ্যাকুরেট সাইজই হয়েছে যাই হোক পাবলিকে ক্লিক করে দিই আমরা চ্যানেলটা দেখতে পারি যে আমাদের চ্যানেলটা কীরকম হয়েছে তো আশা করি যে মোটামুটি একটা বেসিক লুক আসবে প্রথম অবস্থায় তো হাই কোয়ালিটি লুক আসবে না কারণ ব্যানার বানাইতে অনেক সময়ের প্রয়োজন যদিও এত সময় নাই মোটামুটি চলে আর কি মোটামুটি চলে আর কি চলবে তো এবার আসি বাকি অপশনগুলো দেখি কি কি করা যায় এখানে হচ্ছে অনেক ভিডিওতে দেখতে পারবেন যে ছোট্ট একটা কর্নারের দিকে লেখা থাকে সাবস্ক্রাইব বা চ্যানেলে একটা লোগো থাকে প্রতিটা ভিডিওর ভিতরে এটা দেখা এটা মূলত যারা অন্যের ভিডিও স্ক্রিন রেকর্ড করে সারা চিন্তাভাবনা করে তাদের জন্য আসলে প্রবলেম করে যদি আপনি এটা ব্যবহার করেন এখানে ক্লিক করে ছোট্ট একটা আইকন এখানে কত সাইজ হবে দেড়শো বাই দেড়শো মানে দেড়শো গুণন দেড়শো এরকম একটা সাইজ হবে পিক্সেল দিয়ে দিলে হবে তো এরকম একটা ছবি এখানে দিয়ে দিলে আপনার কেউ আর আপনার স্ক্রিন রেকর্ড করে আপনার ভিডিও আপলোড করতে পারেন তারপরে ইউটিউবের গাইডলাইন তো আছে তো এটা চাইলে আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিছু যায় আসে না তো এবার আসি হচ্ছে লেআউট লেআউটের ভিতরে কী কী আছে লেআউটে অনেক চ্যানেলে আমি যদি আমাদের চ্যানেলটা দেখাই যেমন ফ্রিলান্সার রাজু লেখে যদি সার্চ করেন পেয়ে যাবেন এখানে কিছু অপশন দেখাচ্ছি আপনাদের দেখেন প্রথমে আমাদের চ্যানেলে যদি কেউ আসে সাথে সাথে দেখবেন একটা ভিডিও প্লে হয়ে যাবে অটোমেটিক প্লে হয়ে যাবে তারপরে একটা প্লে লিস্ট আসবে তারপরে পপুলার ভিডিও আসবে তারপরে আবার প্লে লিস্ট আসবে যে ক্লায়েন্ট ধরার ভিডিও তারপরে আবার এরকমভাবে সাজাইছি কীভাবে এটা কোথা থেকে মূলত করে তো এটা করে হচ্ছে এখান থেকে ওই যে প্রথমে যদি আপনি ভিডিও চালু করতে চান তাহলে আপনার ভিডিওটা পাবলিক করে এখানে ভিডিওটা এখান থেকে অ্যাড করে দিবেন হয়ে যাবে দুইটাতেই এই দুইটাতেই করে দিবেন আপনার ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে এবং এখান থেকে আপনি প্লে লিস্ট তৈরি করে করে আপনি সেটাই স্টেপ বাই স্টেপ মানে রাখতে পারবেন এখানে ধরেন এই আপনি প্রথম চাচ্ছেন শর্ট ভিডিও থাকবে না ধরেন প্রথমে আপনি আপনার ভিডিওটা রাখবেন তাহলে উপরে ভিডিও চলে আসবে তো এইভাবে আপনাকে এগুলো কাস্টমাইজেশন করতে পারবে এগুলো বলা হয় ডিজাইন বা কাস্টমাইজেশন তো আপনি এখান থেকে ইজিভাবে ফিউচার সেকশনগুলো অ্যাড করে নিতে পারেন ফিউচার সেকশন এগুলো এগুলোর বলা হয় ফিউচার সেকশন এই যে এখানে যেটা দেখতেছেন এগুলো ফিউচার সেকশন এগুলো আপনি এখান থেকে আয়া কাস্টমাইজেশন করতে পারবেন এই যে কাস্টমাইজেশন চ্যানেলের এই অপশন থেকে তো আশা করি এখন এই দুইটা আপনি বুঝতে পারছেন এই দুইটা কারো কোনো প্রবলেম আছে এটা তারপরে আমরা দেখব যখন আমরা ভিডিও বানাবো বানানোর পরে বাকি কাজটা দেখব তারপরেও আশা করি যে বুঝতে পারছেন যে এই দুইটার কাজটা কি এখানে হচ্ছে লোগো চ্যানেলের লোগো এবং ব্যানার চেঞ্জ করার জন্য আর এটা হচ্ছে আপনার ফিউচার ফিউচার সেকশনগুলো চেঞ্জ করার জন্য বা বিভিন্ন অ্যাড করা নতুন ফিউচার অ্যাড করা বা নতুন প্লে লিস্ট অ্যাড করা এগুলোর কাজ ইলিয়াস ভাই ওকে এবার আসি বেসিক বেসিকের এখানে আসি বেসিক ইনফো বেসিক ইনফোর ভিতরে আপনার চ্যানেলের নামটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এখান থেকে এবং এখানে আপনার এই চ্যানেলের একটা ইউআরএল এখান থেকে দিতে পারেন বা ইউজার নেম দিতে পারেন এখানে একটা দিয়ে দিছে ধরেন আমি এটা চেঞ্জ করে শো পিকচার ধরেন এটা দিয়ে দিলাম তো এটা নিচে তাহলে আমার এটাই থাক তো এটা আমি দিয়ে পাবলিক করে দিলাম তো এটা এটা বলা হয় চ্যানেল ডেসক্রিপশন আপনি চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন লিখবেন তো এটা আপনি এখান থেকে করতে পারবেন চ্যানেল ডেসক্রিপশন লেখা তো খুব আহামরি না যে কোনো একটা সুন্দর এআই দিয়ে বা আপনি চ্যাট জিপিটিতে একটা ডেসক্রিপশন লিখে এখানে দিয়ে দিবেন তো আমি এটা আপাতত দেখাচ্ছি না অনেক টাইমের ব্যাপার তো এবার আসেন এই যে লিঙ্ক আমাদের চ্যানেলে আপনি দেখতে পারবেন যদি যান এইখানে আমাদের ইউটিউবের ভিতরে বা ইউটিউবে থাম মানে আমাদের চ্যানেল ইয়ের ভিতরে দেখতে পারবেন যে একটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং ওয়েবসাইটের লিঙ্ক যদি এখানে কেউ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং আমাদের ফেসবুক পেজে চলে যাবে তো এটা কিভাবে করলাম এটা করা হয় এই যে লিঙ্ক অ্যাড আছে নামের এই অপশন থেকে মূলত এটা করে আপনি এখানে ক্লিক করবেন কয়টা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন তো আপনি সর্বোচ্চ পাঁচটা লিঙ্ক ব্যবহার করতে পারবেন এখানে পাঁচটা সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ট্রাফিক বা আপনার ভিজিটরকে পাঠাইতে পারবেন ধরেন প্রথমে দিলাম Facebook dot com Facebook dot com এখানে আপনার ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিলেন তারপরে ধরেন এটা করার পরে ধরেন আমি একটা দিয়ে দিই এটাই ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিলাম তারপরে ধরেন আবার নতুন আরেকটা অ্যাড করবেন তাহলে এখানে লিখবেন ধরেন ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক লিঙ্ক তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম একটা দিয়ে দিলেন তারপরে ধরেন আরেকটা দিয়ে দিলেন টুইটার লিঙ্ক পিন্টারেস্ট এরকমভাবে আপনি দিতে পারবেন এবার মনে হলো যে আপনার আপনি কয়েকটা ডিলেট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে কয়েকটা ডিলেট করতে ধরেন আমি এটা ভুলে দিয়ে ফেলছি তাহলে কীভাবে ডিলিট করবেন এখানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে অথবা ধরতে চাচ্ছেন যে প্রথমে আমি চাচ্ছি যে ওয়েবসাইটটা থাকবে তাহলে ওয়েবসাইটটা উপরে তুলে দিবেন তাহলে ওয়েবসাইটটা চলে আসবে এই হচ্ছে কাহিনী আপনি সর্বোচ্চ পাঁচটা লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারেন এটা হচ্ছে আপনার সাথে অনেকে আছে কন্ট্রাক্ট করতে চাইব বা স্পন্সার হিসেবে কাজ করার জন্য আপনাকে মেল করবে কিভাবে এটা হচ্ছে আপনি একটা এখানে মেল দিয়ে দিবেন এই মেলের মাধ্যমে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারবে তো অবশ্যই যখন এটা দিবেন যখন আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে তখন আসলে এটা দেওয়ার প্রয়োজন পড়ে এখন প্রয়োজন পড়ে না যদি আপনি দিতে চান অবশ্যই আপনার যেটাতে চ্যানেল খুলবেন ওইটাতে দিবেন না অন্য একটা জিমেল দিবেন দিলে কি হবে অনেকে অনেক হ্যাকাররা করে কি আপনার এই মেলের ভিতরে অনেক ধরনের লিঙ্ক পাঠাবে অনেক ধরনের আপনার ছবি পাঠাবে মানে কথা কথা হচ্ছে আপনাকে ফিশিং লিঙ্ক পাঠাবে যার মাধ্যমে আপনি যদি এখানে ক্লিক করেন ভুলে দেখা যাবে আপনার চ্যানেলটা হ্যাক করে নিয়ে যাবে তো আপনি সবসময় আপনার চ্যানেলটা হ্যাক থেকে যদি বাঁচাইতে চান অবশ্যই ম্যাক্সিমাম মানুষ বা সবাই এই মেলটা কখনো চ্যানেলের যে মেলটা আছে ওইটা ব্যবহার করেন অন্য একটা নতুন একটা মেল খুলে এখানে দিয়ে দিবেন তাহলে ওই মেলের ভিতরে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ওখানে ক্লিক করেন সমস্যা নাই ঠিক আছে তো এইগুলো হচ্ছে চ্যানেলের সমস্ত কিছু চেঞ্জ করা বা নতুন কিছু অপশন অ্যাড করার কাজগুলো এখানে করতে হয় আর কি যখন আপনি স্পন্সার হিসেবে কাজ করবেন তখন এই মেলটা দিয়ে দিবেন বা স্পন্সার নেবেন তখন ওকে তো এটা আশা করি বিষয়টা বুঝতে বুঝতে পারছেন আপনারা তো এবার আসি সেটিংসে সেটিংসে কী কী আছে সেটিংসের ভিতরে প্রথম আছে কারেন্সি কারেন্সি কি আপ এটা সবসময় আপনি ডলারটাই ব্যবহার করবেন এখানে যদি আপনি অন্য কোনো কান্ট্রির লোক থাকতেন তাহলে হয়তো তাদের কারেন্সিটাই ব্যবহার করতেন কিন্তু আমাদের সবসময় আমরা দেখা যায় যে ইউএসডি ডলারটাই আমরা সবসময় ব্যবহার করি আমাদের ব্যাঙ্কগুলো ইউএসডি সাপোর্ট করে তো সবসময় আপনার বাইডেফল যেটা থাকবে ইউএসডি মানে ইউএসডি এবং ইউএসএ ডলার এটাই আপনি ইউজ করবেন এবং আসে চ্যানেলে চ্যানেলের ভিতরে কী কী আছে এখান থেকে ওই যে ছেলেটা বললো না কান্ট্রি সিলেক্ট করে দেবে আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারি যে বাইরের যে কান্ট্রি ধরেন বাইরের কান্ট্রি হচ্ছে ধরেন আমেরিকা তাহলে আমি ধরেন আমেরিকান ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে আপনি কিওয়ার্ড সেট করে দেবেন এটা চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ডটা কোথায় দেখবেন ধরেন আমাদের একটা ভিডিও আপনি ওপেন করলেই আপনি দেখতে পারবেন চ্যানেল চ্যানেল ট্যাগগুলো আপনি কোথা থেকে দেখবেন এই যে দেখেন চ্যানেল ট্যাগ চ্যানেল ট্যাগ বা কিওয়ার্ড এখানে সবসময় দুইটা দুই মানে দুই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয় একটা হচ্ছে চ্যানেলের জন্য কিওয়ার্ড ব্যবহার করা হয় এক একটা হচ্ছে চ্যানেলের জন্য কিওয়ার্ড ব্যবহার করা হয় আর একটা হচ্ছে ভিডিওর জন্য কিওয়ার্ড ব্যবহার করা এখানে যে ট্যাগগুলো দেওয়া আছে বা কিওয়ার্ডগুলো দেওয়া আছে এটা হচ্ছে চ্যানেল ট্যাগ তো আপনি যখন যে যে নিস নিয়ে কাজ করবেন গেমিং হোক বা যে কোনো নিস নিয়ে হোক এটার জন্য আপনাকে স্পেশালি কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমরা এখানে ছিলাম তাহলে আমরা একটা কাজ করি এখানে আমরা চ্যানেল ট্যাগের জন্য আমরা এখানে লিখতে পারি ইউটিউব আমার কথা কি শোনা যাইতেছে হ্যালো ওকে ওকে আমরা লিখতে পারি ইউটিউব ট্যাগ জেনারেটর এটা লিখে আমরা সার্চ করলে প্রথমে আপনি রেপিড ট্যাক্স এটা পেয়ে যাবেন র্যাপিড ট্যাক্সের এখানে আসবেন আসার পরে আমার যে কিওয়ার্ডটা আছে আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা মোটিভেশনাল পিকচার ওকে প্রথম এটা আমি এখানে দিয়ে দিই দেখি এই রিলেটেড কোনো ই পাই কিনা কিওয়ার্ডগুলো বের করতে পারে কিনা আমি রিসার্চ করতে অনেক সময়ের ব্যাপার যদিও আমরা শর্টকাটে করে ফেলি কিছু জিনিস ওকে এখানে কিছু জিনিস আছে আমি আপাতত এটা কপি করে দিলাম তারা কিছু বের করে দিছে তো এটা করে দিলাম কপি হয়ে গেল এখানে কপি করলাম কপি করে আমাদের এখানে চলে আসব এখানে এসে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এবং আমরা চাইলে ওদের চ্যানেলটা থেকেও আমরা ট্যাগগুলো বের করতে পারি অথবা এখানে আসলেও দেখবেন অনেক ট্যাগ আছে এখানে দেখছেন অনেক ট্যাগ আছে সাকসেস পিকচার এরকম অনেক এখানে এই কিওয়ার্ডগুলো পাবেন অথবা নেক্সট ক্লাস এসিওর ক্লাসগুলোতে আপনি এগুলো আরও সম্পর্কে বিস্তারিত আপাতত চ্যানেল ট্যাগ দিয়ে আপনি মোটামুটি বের করতে পারবেন মোটামুটি কিছু বের করা তো এটা করার পরে এবার আসি হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে কি আছে ওকে এটা যেরকম আছে এরকমই থাক এখানে আর কোনো কাজ নাই ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ওকে এগুলো থাক ফিউচারটা কি আছে ওকে এখানে ওকে এখানে দেখেন দুই নাম্বারে আছে হচ্ছে আপনার চ্যানেল ভেরিফাই এখানে এসে আপনি চ্যানেলটা ভেরিফাই করতে পারবেন আপনার ফোন নাম্বার থেকে এখানে ক্লিক করলে আপনি ফোন অপশন আসবে ভেরিফাই করার আপনি এখানে ক্লিক করবেন আপনার ফোনে নিয়ে যাবে ভেরিফাই করার জন্য তো এটা করে নিয়ে আপাতত সেকেন্ডটা এখনই লাগবে না এবং তারপরে আপলোড ওকে আপলোডের এখানে কি আসে টাইটেল এবং এখানে এটা হচ্ছে ভিডিওর জন্য আপনি যদি মনে করেন যে আপনার নির্দিষ্ট একটা ভিডিও আছে আপনি ওই রিলেটেড প্রতিটা টাইটেল আপনি দিতে চান একই টাইটেল বারে বারে প্রতিটা ভিডিওতে দিতে চান তাহলে এখানে একটা টাইটেল দিয়ে দিলে প্রতিটা ভিডিওর ভিতরে অটোমেটিক ওই টাইটেলটা হবে কিন্তু এখানে শুধু একটা ব্যবহার করবেন একটা ডেসক্রিপশন আছে আমাদের প্রতিটা আমাদের চ্যানেলে যাই গেলে দেখতে পারবেন আমাদের এখানে প্রতিটা ভিডিওর ভিতরে একই ডেসক্রিপশন এই পর্যন্ত এখান থেকে যেটা আছে প্রতিটাই একই ডেসক্রিপশন এটা আমি বারে বারে কপি করে দিই না আমি করছি কি এখানে আই না ওই ডেসক্রিপশনটা আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিছি চ্যানেল ডেসক্রিপশনটা প্রতিটা ভিডিওতে ওইটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে আমাকে আর কষ্ট করে ডেসক্রিপশন ওইটা কপি করতে হবে না তো আপনার যদি চ্যানেল ডেসক্রিপশন থাকে এখানে দিয়ে দিতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনের সাথে চ্যানেল ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন তো চ্যানেল ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করে দিলে হয়ে যাবে তো টাইটেলটা দেওয়া দরকার নেই এখান থেকে ভিজিট ওকে এখানে ভিডিও ভিডিওগুলো কি পাবলিক করবেন না প্রাইভেট করবেন বা আনলিস্ট করবেন প্রাইভেট বলতে যে ভিডিওটা আপনি যাকে মেল অ্যাড্রেস দিবেন তিনি দেখতে পারবে তাছাড়া কেউ দেখতে পারবে আর লিস্ট হতো আপনি যাকে লিঙ্ক দিবেন তারা দেখতে পারবে আপনার সাবস্ক্রাইবাররাও দেখতে পারবে আর লিস্টও বোঝায় কিন্তু লিস্টে শো করবে না তো এবার আসি ট্যাগ আপনি চাইলে প্রতিটা ভিডিওর জন্য একই ট্যাগ যদি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে ট্যাগ সেট করে দেবেন এটাও আপনি দেওয়ার দরকার নেই আপাতত শুধু আপনি ডেসক্রিপশনটা ব্যবহার করবেন অ্যাডভার্টাইজ অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে এখানে ইউটিউবের লাইসেন্সের বিষয়গুলো আছে এখানে স্ট্যান্ডার্ড এখানে আপনি ইউটিউব লাইসেন্সটাই দিয়ে রাখবেন যাতে কেউ আপনার ভিডিও কপি না করতে পারে আর যদি মনে করেন যে আপনার ভিডিওটা সবাই পাবলিক যেন করতে পারে তাহলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে দিয়ে দিবেন ক্যাটাগরি আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে পড়ে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন ওই ক্যাটাগরি যদি এই ক্যাটাগরির ভিতরে পড়ে এবং ল্যাঙ্গুয়েজ প্রতিটা ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কী সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো দরকার নাই এটা আপাতত এবার কমেন্টগুলো কমেন্ট কি আপনি অ্যালাউ করবেন কিনা কমেন্ট অ্যালাও বলতে আমরা যেটা বুঝি হচ্ছে কোনো কোনো অনেক দেখবেন যে ভালো ভালো ইসলামী ভিডিওর ভিতরে অনেক আছে কিছু কিছু মেন্টাল লোক পাবেন যারা ডাইরেক্ট আজে বাজে কমেন্ট শুরু করে দিবে তো আপনি বেটার হবে যে কমেন্টগুলো যদি আপনি হোল্ড করে রাখেন দেন ওই কমেন্টটা যদি ভালো হয় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন যেটা ভালো হবে না সেটা আপনি ডিলিট করে দিবেন বা তাকে ব্লক করে দিতে পারবেন ঠিক আছে আপনি এটা করে রাখবেন অল টাইম তাহলে আপনি যদি ভালো হয় ওইখানে লাভ রিয়েক্ট দিবেন বা অ্যান্সার দিবেন দিলে ওইটা আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাড হয়ে যাবে যদি মনে হয় না ভালো হয় না তাহলে ডিলিট করে দেবেন ঠিক আছে তাহলে এই কমেন্ট আর কেউ দেখতে পারেন হোল্ড অবস্থায় থাকবে আপনার রিভিউর পারমিশন পাইলেই তারা এই কাজটা শুরু করবে হ্যাঁ এটার কাজ পারমিশন এটা হচ্ছে আপনি ওকে এখানে কিছু নাই আপাতত তো এখানে আসি কে কে মডারেটার ম্যানেজার এগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন অথবা কতজন পিপল আপনার চ্যানেলে হাইড করে রাখছেন যে তাদের চাচ্ছেন যে আপনি ভিডিওগুলো দেখাবেন না এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আমার চ্যানেলে এগুলো করা আছে এই যে ব্লগ কিছু কিছু ওয়ার্ড যে ভিডিওগুলো ভালো না ভিডিও ভালো না ভালো ভিডিও না ভিডিও না এরকম ওয়ার্ড যদি লিখে দেন যে এই কথাটা লিখে যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে আপনার চ্যানেলে করতে পারবে না এবং এখানে এসে এই যে আপনি লিঙ্কটা আপনার চ্যানেলে লিঙ্ক অ্যালাউ করবেন কিনা সেগুলো আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারবেন এই যে ব্লক লিঙ্ক এটা আপনি ব্লক করে রাখবেন তাহলে কি হবে যে আপনার চ্যানেলে অনেক হ্যাকাররা দেখবেন ফিশিং লিঙ্ক দেওয়ার ট্রাই করবে কমেন্টে তো যদি লিঙ্ক যদি আপনি ব্লক করে দেন তাহলে ফিশিং লিঙ্কের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তারপরে ওরা সিস্টেম করে দেয় এটা দিলে আপনি মোটামুটি সেফ থাকবেন এটা কেউ যেন আপনার এখানে কোনো লিঙ্ক না দিতে পারে লেখালেখি সমস্যা নাই তাহলে এটা করে দিবেন তো এটা থাক আপাতত এগ্রিমেন্ট আপাতত লাগতেছে না এটার কাজ আমাদের আপাতত মোটামুটি শেষ এবার সেভ করে দেই এটা পাবলিক করি তাহলে আমি সেটিংস দেখালাম কাস্টমাইজেশন দেখালাম এবার আসি হচ্ছে আর্ন মানি আর্ন মানিতে কী কী আছে এখানে ওকে এই সময় আবার কি আসে ওকে এখানে দেখেন এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ঘন্টা অস লাগবে এবং টেন মিলিয়ন ভিউ হলে আপনি ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা আলাদা এটা একটু আলাদা টেন মিলিয়ন ভিউ হলে যে আপনি মনিটাইজেশন পাবেন এরকম না আপনার এই দুইটা ক্রাইটেরিয়াম কমপ্লিট হলে আপনি মনিটাইজেশন পাবেন টেন মিলিয়ন ভিউ হলে আপনি শর্ট থেকে ইনকাম করতে পারবেন তো এখানে চ্যানেল ভেরিফাই করে নেবেন এখানে আপনি রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন কত সাবস্ক্রাইবার হলো কত হস্ট টাইম হলো এগুলো আপনি দেখতে পারবেন তো এখানে কত এখানে কথা হচ্ছে এটা যদি লাগবে কত তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনেরটা হিসাব হবে যদি আপনার ভিডিওটা তিনশো পঁয়ষট্টি দিনের ধরেন অনেক দেরি হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে আপনার চ্যানেলের বয়স ওই এক বছরের হিসাব হবে যে এক বছরের ভিতরে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা ওটা যদি হয় তাহলে আপনি ই করতে পারবেন এটা এটা হচ্ছে আপনার লিমিটেশন দেওয়া আছে যে ওয়াচ টাইমটা আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে কমপ্লিট করতে হবে আর সাবস্ক্রাইবারের কোনো ডেট নাই কপিরাইট আপনি কপিরাইট বিষয়গুলো দেখতে পারেন আপনি যদি কারো ভিডিও কপি করে রাখেন সেখানে এখানে দেখতে পারবেন সাবটাইটেল এগুলো দরকার নেই আপাতত বুঝতে পারবেন না কমন কমেন্ট এগুলো হচ্ছে কেউ যদি কমেন্ট করে এটা আপনি দেখতে পারবেন অ্যানালাইসিস এটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশন পাবেন এগুলো আপনি সম্পর্কে বিস্তারিত পাবেন কত ভিউ হচ্ছে কত ওয়াচ টাইম হচ্ছে কত সাবস্ক্রাইবার হচ্ছে এগুলো সব লাইভ দেখতে পারেন কন্টেন্ট কোনটা কীরকম পারফরমেন্স করতেছে অডিয়েন্স কোথা থেকে আসতেছে এবং রিসার্চে ক্লিক করলে কোন ভিডিওগুলো সারবেন এটা ক্রিয়েটর ক্রিয়েটর মানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আছে ওইটা দিয়ে আপনি ভালোভাবে রিসার্চ করতে পারেন এটাতে খুব একটা ভালোভাবে রিসার্চ করা যায় না তো ওইটা থেকে আপনি কোন ভিডিওটা ছাড়লে এখন ভিউ হওয়ার সম্ভাবনা বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ওইটা আপনি ক্রিয়েটর স্টুডিও মোবাইলে যেটা ইয়ে আছে আপনার ওইটাতে দেখতে পারবেন এবার এখান থেকে আপনি সমস্ত কন্টেন্টগুলো দেখতে পারবেন কোনটা পাবলিক আছে কোনটা আনপাবলিশড আছে কোনটা ড্রাফটে আছে কোনটা সমস্যা সব কিছু এই এখান থেকে দেখতে পারবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসেন যদি তাহলে আপনি এখানে ড্যাশবোর্ডেও দেখতে পারবেন আপনার চ্যানেলে মোটামুটি ভিউতে view watch time subscribe video কোনটা কীরকম পারফরমেন্স কত আছে এখানে কিছু কিছু অনেক জিনিস আছে চলে আসবে তো মোটামুটি আশা করি যে আপনি চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজেশন আশা করি এখন করতে পারবেন তো যদি কোনো সমস্যা হয় পরের ক্লাসে আমাদেরকে দেখায়েন এবং আপনারা সবাই মানে নতুন যারা আছেন তারা একটা করে চ্যানেল তৈরি করে আমাকে দেখায়েন করতে পারবেন না ইলিয়াস ভাই আলমগীর ওকে তো কোনো বিষয় জানার আছে প্রশ্ন আছে নেম জেনারেটর বুঝি নাই